আমরা এই রমাদানকে একটি প্রোডাক্টিভ রমাদান বা আমরা যদি এটাকে ইফেক্টিভভাবে কাজে লাগাতে চাই পরিকল্পনা আমাদের দুইভাবে গ্রহণ করা দরকার আজকেই বাড়িতে গিয়ে খাতায় লিখবেন প্রথমে একটা চূড়ান্ত পরিকল্পনা করবেন অর্থাৎ আপনার একটা গোল সেট করবেন একটা লক্ষ্য আপনি স্থির করবেন যে এবছরের রমাদানে আমি এই এই কাজগুলো করব। এবার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণের পরে ওই চূড়ান্ত পরিকল্পনাগুলোকে চূড়ান্ত ওই পরিকল্পনা বা কাজগুলোকে আপনি বাস্তবে রূপ দেওয়ার জন্য সেগুলোকে দৈনন্দিন কাজে ভাগ করে দিয়ে মাসে আপনার ওই গোলটাকে অর্জনের জন্য আপনি চেষ্টা চালায় যাবেন তাহলে পরিকল্পনাটা দুইভাবে নেওয়া দরকার একটা হবে চূড়ান্ত বা মাসিক পরিকল্পনা পুরা মাসকে কেন্দ্র করে একটা পরিকল্পনা আর ওই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য হবে দৈনন্দিন পরিকল্পনা বা দৈনন্দিন রুটিন বেশি কিছু না আমি চিন্তা করে দেখলাম যে অন্তত প্রথম বিশ দিন শেষ দশকের ব্যাপারে আমরা রমদানের একেবারে মাঝামাঝিতে আরেকটি প্ল্যানিং গ্রহণ করব ইনশা আল্লাহ আপাতত প্রথম বিশ দিনের জন্য রমদানের প্রথম বিশ দিনের জন্য বেশি না এই বারোটা কাজ আমরা যদি চূড়ান্ত করি যে এই চূড়ান্ত পরিকল্পনা বা মাসিক পরিকল্পনাটাকে আমরা যদি সেট করতে পারি আমার মনে হয় এবছরের রমাদন আমাদের জন্য ইফেক্টিভ হবে ইনশা আল্লাহ দেখেন বারোটা কাজ আমি বলি এরপরে এটা কিভাবে ডেইলি করবেন কিভাবে করবেন তার একটা ফর্মুলা আমি বলে দিব ইনশা আল্লাহ প্রথমত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সাথে আদায় করব ইনশা আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন আমরা সাহারির আগে উঠে তাহাজুদের নামাজে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ তিন নাম্বার তারাবিহের নামাজ আমরা যথাসময় আদায় করব ইনশা আল্লাহ চার নাম্বার এটা কোরআন নাজিলের মাস পুরো মাসে কম করে হলেও অন্তত একবার পুরু কোরআন আমরা পড়ব ইনশা আল্লাহ এটা পড়বেন কেমনে টেকনিক দিব একটু পরে পাঁচ নাম্বার হলো পুরা কোরআন তো ব্যাখ্যা সহ পড়তে পারবেন না অন্তত তিরিশ দিনে তিরিশটা সুরা ব্যাখ্যা সহ পড়বেন এটা কিভাবে পড়বেন এটার প্ল্যানিংটা এটা টেকনিক আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ছয় নম্বর হলো ছয় নম্বর হলো যে প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি আপনি হাদিস পাঠ করেন ছয়টা করে কয়টা ছয়টা তাহলে মাসে হবে একশো আশিটা এবছরের রমদানে একশো আশিটা হাদিস পড়বেন কিভাবে পড়বেন আমি একটু পড়ে সেটা বলে দেব ইনশাআল্লাহ সাত নম্বর নবীজির জীবনী আমরা এখনো অনেকে পড়ি নাই নবীজির জীবনের জন্য একটা বই আর রাহিকুল মাহতুম এবছর রমজানের সিলেবাস বানায়া পাঁচশো তিরিশ পৃষ্ঠার এই বই কিভাবে আমরা রমজানে শেষ করব তার একটা টেকনিক আমি দিব ইনশা আল্লাহ আট নম্বর হচ্ছে প্রতিদিন একশো বারের চেয়ে বেশি আমরা ভার করবো নয় নম্বর হচ্ছে প্রতিদিন অসংখ্য বার আমরা দুরুদ পাঠ করব দশ নাম্বার প্রতিদিন আমরা কিছু কিছু দান করব অথবা ঘরের মধ্যে একটা দান বাক্স বানিয়ে কিংবা যে কোনো একটা জায়গায় প্রতিদিন কিছু টাকা রেখে দিব এরপরে জমায়া আপনি চাইলে একজনকে বা বহু মানুষের মধ্যে সেটা দিয়ে দিতে পারেন দান বাক্সের কথাই জন্য বললাম ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা প্রতিদিন দান করার মানুষ পান না আমরা যেরকম রাস্তাঘাটে অনেক মানুষ পাই ইউরোপ আমেরিকায় তারা পায় না এজন্য আপনি চাইলে আপনারা ইউরোপ আমেরিকা থেকে পরবর্তীতে যারা ফেসবুক বা ইউটিউবে দেখবেন বাসায় আপনারা একটা বক্স রেখে দেন সেখানে প্রতিদিন আপনি দানের নিয়তে যে আমি প্রতিদিন দান করছি কিছু কিছু টাকা সেখানে রেখে দেন টাকাগুলো যখন জমে যাবে আপনি চাইলে একজনকে অথবা অনেকের মধ্যে সেই টাকাটা দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এরপরে এগারো নম্বর হলো প্রতিদিন কিছু মানুষকে ইফতার করাবেন একটা প্ল্যানিং নেন বারো নম্বর হচ্ছে প্রপারলি আপনি সিয়াম প্র্যাকটিস করবেন প্রপার ফাস্টিং যেটাকে আমরা বলি সেভাবে আপনি রোজা রাখবেন এটা হলো মাসিক চূড়ান্ত পরিকল্পনা যা রমজান মাসে এই বারোটা কাজ আমরা করব। এবার এই বারোটা কাজ প্রতিদিন চব্বিশ ঘন্টায় করে করে করে করে কিভাবে আমরা আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করব চব্বিশ ঘন্টার একটা রুটিন ওয়ার্ক আমরা কোরআন সন্ন্যার আলোকে আলোচনা করব ইনশা আল্লাহ চলেন আমরা শুরু করি প্রথমত সাহারির আগে প্রতিদিন আমরা সাহারি খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ঘুম থেকে উঠব কারণ রমজান মাসে তো সাহারি খেতেই হবে ঘুম থেকে উঠেই দেখবেন খাওয়া যায় না একটু আগে উঠেন উঠে অজু করেন অজু কমপ্লিট করে যায় না মাঝে দাঁড়িয়ে যান কারণ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ কোন নামাজ আল্লাহ নবী বলেছেন নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো এক তৃতীয়াংশ যখন অতিক্রান্ত হয়ে যায় রব্বুল আলামিন তখন দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করেন দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা তখন বলেন এমন কে আছে যে এই গভীর রাতে আমাকে ডাকবে গভীর এই রাতে আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দি আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দেব আল্লাহ আরো বলেন মান্দাল্লাদি এমন কে আছে যে আমার কাছে তার চাওয়াগুলোকে নিবেদন করবে যে ব্যক্তি এই গভীর রাতে আমার কাছে তার চাওয়াগুলোকে নিবেদন করবে আমি তার চাওয়াগুলোকে পূরণ করে দেব আল্লাহ আরো বলতে থাকেন এমন কে আছে যে তার গুনাহের জন্য মাফ নিতে চায় এখন আল্লাহর যে বান্দা আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে আমি তার সব গুণা মাফ করে দেব যেহেতু ফরজ নামাজের পরে তাহাজুদের নামাজ হচ্ছে আল্লাহর কাছে পছন্দের নামাজ এই জন্য নবী করিম সাল্লাসাল্লাম তাহাজুদের নামাজ কখনো ছাড়তেন না তাহাজুদের নামাজের মাধ্যমে আল্লাহর নিকট আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিগণিত হওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না আমার নবীর জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগ থেকে নিয়ে নবুয়তের পর পর্যন্ত গোটা জীবনভর তিনি মাসুম এরপরও রাতের বেলা তিনি এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের নামাজ পড়তেন দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত আল্লাহ নবীকে সবচাইতে কাছ থেকে যিনি দেখেছেন আমাদের মা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আম্মা জানা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি এত দীর্ঘ সময় এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আমি নবীজিকে জিজ্ঞেস করলাম লিমা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনি এত দীর্ঘ সময় লম্বা সময় ধরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন অথচ ওয়াকদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার কিন্তু আল্লাহ তো আপনার আগের এবং পরের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন এর পরেও কেন দীর্ঘ সময় আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন নবীজি তখন আম্মা জানকে বললেন ও আয়েশা শোনো আফালা ওহেব্বু আন আকুন আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দায় পরিগণিত হব না আমি আল্লাহর শুকুর গুজার বান্দায় পরিণত হওয়ার জন্য দীর্ঘ রাত আমি রাতের বেলা দীর্ঘ সময় তাহাজুদে দাঁড়িয়ে থাকি সোবাহান আল্লাহ পড়েন তাহলে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াতেন দীর্ঘ সময় না কম সময় আর আমরা কি করি বুঝতেছেন তো ঠুকর ঠুকর এরকম ঠুকর ঠুকর করে দ্রুত গতির নামাজ এটা রসুল্লাহর নামাজ নয় নবীজির তরিকায় নামাজ আদায় করতে হলে ধীরে সুন্দর সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল্লাইল কেয়ামুল্লাইলকে তোমরা তোমাদের জন্য অপরিহার্য করে নাও এই আমল যদি তোমাদের মধ্যে তোমরা অভ্যাস করে ফেলতে পারো শোনো তাহলে কি হবে ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে সুতরাং রমাদানের চব্বিশ ঘন্টার ডিউটি প্রথমেই কি করবেন সাহারির আধা ঘন্টা আগে উঠে প্রথমেই তাহাজুদের নামাজ মন ভরে প্রাণটা খুলে আল্লাহর কাছে চাইবেন যত চাওয়া আছে আপনার সব বলবেন ওই সময় দোয়া কবুল করেন কে এরপরে আপনি সাহারি গ্রহণ সাহারি খাওয়া আরম্ভ করবেন সাহারিটা দেরি করে খাবেন দেরি করে খাওয়া মানে এই না যে ফজরের আজান শেষ হবে এরপরেও খাইতে থাকবেন দেরি করে খাওয়ার অর্থ হলো শেষ সময়ে খাবেন আবার কিছু মানুষ আছে খাবার দাবারে তার পরিমিত খাদ্য গ্রহণ নেই খাদ্যাভ্যাস ঠিক নেই মনে রাখবেন মানুষ না খাইলে না খাইলে যেমন মরে তেমনি মাঝে মাঝে মানুষ খাইলেও মরে কিছু মানুষ আছে কয় সারাদিন যেহেতু খামু না একদম খায়া দেয়া খাইতে খাইতে খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসে তারপরে ফজরের আজান যখন হয় নড়াচড়া করতে পারে না হ্যাঁ চেয়ারের মধ্যে এমনি কাইত হইয়া একেবারে পুরা থাকে কাহিল নড়তে পারে না কিছু মানুষ আছে আবার এই অভ্যাসটা অনেকের মধ্যে আছে ওই যেহেতু সারাদিন পানি পান করতে পারবো না এত পানি খায় এজন্য ফজরের নামাজ পড়ে যখন ঘুমায় শান্তি নাই এক ঘন্টা পর পর খালি হেড অফিসে দৌড়ায় শোনেন পরিমিত খাদ্য এবং পরিমিত পানি পান করলে সুস্থ থাকবেন সুস্থতা এটা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকলে জীবনকে উপভোগ করা যায় সুস্থ থাকলে ইবাদত করা যায় অসুস্থ হলে জীবনকে উপভোগ করা যায় না অসুস্থ হয়ে গেলে ইবাদত করা যায় না নবীজি কখনোই একেবারে পেট ভইরা খাইতে খাইতে গলা পর্যন্ত আনেন আল্লাহ নবী সব সময় পাকস্থলীর এক ভাগ খালি রেখে দিতেন এটাতে শান্তি আছে দেখবেন যারা খাবার গ্রহণে নবীজির এই সুন্নত ফলো করেন তাদের পেট জীবনে কোনোদিন বড় হবে না কিছু মানুষের পেট বড় হয়ে যায় পেট বড় হওয়া এটা নবীদের তরিকা নয় পৃথিবীর কোন নবীর পেট বড় ছিল প্রত্যেক নবীরা ছিলেন সুঠাম দেহে নবীদের এই বুকের অংশটা ছিল চওড়া প্রশস্ত এবং সুঠাম দেহি তারা ছিলেন প্রত্যেক নবীরা দৈহিকভাবে অত্যন্ত সুঠাম এবং শক্তিশালী ছিলেন পেটের চাইতে বুক উঁচা ছিল আর আমাদের মধ্যে কিছু মানুষের বুকের চাইতে পেট একদম এমনি বের হয়ে যায় তার মানে তার খাবার দাবার ঠিক আমি আল্লাহর কসম করে বলছি যারা নবীর সুন্নত ফলো করে খাবার দাবার পানীয় পান করবে এদের পেট কখনো বড় হবে না মেদ বাড়বে না আপনার খাবার দাবার ঠিক করে সুন্নতি তরিকায় খান বেশি খাইতে যাইয়েন না রমজান মাস এটা তো সংযমের মাস ওই সংযমের মাসেই যদি এত অসংযমী হয়ে যান তো আপনি সংযমী হবেন কোন দিন সুন্নতির তরিকায় সাহারি খাবেন সাহারির সময় যেটাই খাবেন চেষ্টা করবেন সাহারিতে একটু খেজুর খাওয়ার জন্য কারণ নবীজি সাহারির সময়ে অন্য খাবারের সাথে খেজুরও খেতেন আর খেজুর কিন্তু অত্যন্ত এনার্জেটিক খাবার এটা আজকে সাইন্টিফিকভাবেও প্রমাণিত সারাদিন যেহেতু আর কিছু খাবেন না সাহারির সময় যেটাই খান খাবারের সাথে কয়েকটা খেজুর খেয়ে ফেলবেন দেখবেন সারাদিন অনেক এনার্জি পাবেন ইনশা আল্লাহ সাহারি শেষ হয়ে গেল সাহারি শেষ করার পরে আমি রুটিনের কথা বলছি সাহারি শেষ কইরা অনেকে আছে রমজান মাসে তো এখন তো এমন একটা সময় বৃষ্টিও হইতে পারে অনেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব দেখলে সাহারিটা খাইয়া আজান হওয়ার সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া ঘরে নামাজ কইরা ঘুমায় যায় কি বলেন এরকম আছে না নাই নামাজ একা একা ফরজ হয় নাই জামাতের সাথে আল্লাহ নামাজ ফরজ করেছেন আপনি মসজিদে এসে জামাতে নামাজ পড়লে সওয়াব হবে কত গুণ সাতাইশ গুণ কত গুণ একজন অন্ধ ব্যক্তি নবীজির কাছে এসেছে অন্ধ অন্ধ ব্যক্তি এসে নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ বলেন সাল্লাহ আলী ওসাল্লাম অন্ধ ব্যক্তি এসে নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না নামাজের আজান যখন হয় জামাতে আসার জন্য সবসময় তো লোকজনও আমি পাই না আমাকে কি নামাজের জামাত থেকে একটু ছাড় দেওয়া যায় না নবীজি বললেন ঠিক আছে তুমি যেহেতু অন্ধ মানুষ চোখে দেখো না তুমি জামাতে না আসলেও চলবে যখন পারবা তখন আসবা যখন পারবা না তখন আসিও না এই অন্ধ ব্যক্তি যখন চলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে নবীজি আবার তাকে ডাক দিয়ে বললেন তুমি কি আজান হলে আজান শুনতে পাও অন্ধ ব্যক্তি বলল হা আজান হলে আমি আজান শুনতে পাই নবীজি তখন বললেন আজান শোনার পরে আজানের জবাব দিবা আর যে যেভাবেই হোক যে করেই হোক মসজিদে এসে জামাতের মধ্যে সামিল হয়ে যাবা একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে ছাড় দেওয়া হয় নাই আপনি তো সুস্থ মানুষ আপনি কি করে একা একা নামাজ পড়ে ফেলেন বলেন নবীজি বলেছেন আজান হওয়ার পরেও যারা ঘরে নামাজ আদায় করে আমার মনটা চায় কাঠ সংগ্রহ করে কাঠ ওই ঘরে দিয়ে কেরোসিন ঢাইলে আগুন জ্বালায় ওই বাড়িঘর শুদ্ধ আমি জ্বালাইয়া দেই শুধু ওই বাড়িতে যদি বয়স্ক মানুষ আর শিশুরা না থাকতো আমার তো মন চায় ওই বাড়িগুলো আমি জ্বালাইয়া দেই আল্লাহ আকবার বলেন কত বড় কথা এটা যে আমার মনটা চায় বাড়িগুলা জ্বালাইয়া দেই এরা কেন ঘরের মধ্যে নামাজ পড়ে তাহলে বুঝা গেল এই হাদিসগুলো থেকে বোঝা গেল জামাতের সাথেই নামাজ এসে আদায় করতে সাহারি খেয়ে ফেলেছেন জামাতে নামাজ আদায় করে জামাতে নামাজ আদায় করার পরেই ঘুমায় যাইয়েন না ওই যে চূড়ান্ত পরিকল্পনার কথা মনে আছে কিনা বলেছিলাম পুরা মাসে কোরআন পড়ব কয়বার পুরা কোরআনটা অন্তত একবার পড়ব আর হাদিস পড়ব কয়টা বলেছিলাম একশো আশিটা জোরে বলেন কয়টা এত সুন্দর প্ল্যান বানায় দিতেছি যারা মানবেন এবছরের রমজান জীবনের শ্রেষ্ঠ রমজান হবে একবার কোরআন খতম করব। আর হাদিস পড়ব কয়টা একশো আশিটা এখন আপনারা যারা আমজনতা কোরআন নিয়ে বসলে এক বসায় এক পাড়া পড়তে পড়তে হয়তো অনেকের কাছে বুক মানে এটা আপনার একদিন দুই দিন পড়লো তিন চার দিন পরে দেখা যাবে আরে এত সময় লাগে মানে বিরক্তি অনেকের মধ্যে চলে আসতে পারে আমি একটা সহজ টেকনিক দেই কিভাবে আপনারা খুব সহজে রমজান মাসে পুরো কোরআনকে পড়ে ফেলতে পারবেন সবাই মন দিয়ে শোনেন সবাই উত্তর দেন তো কোরআনে মোট পারা আছে কয়টা তিরিশটা রমজান মাস কই দিন তিরিশ দিন উনত্রিশ দিনও হতে পারে আচ্ছা তাইলে আপনি আপাতত ভাগ করে নেন তিরিশ দিনে তিরিশ পারা শুধু শেষের রমজানে গিয়ে একদিনে দুই পারা পরে ফেলবেন কারণ পরের দিন পাইতেও পারেন নাও পাইতে পারেন তাইলে ধরে রাখেন তিরিশ প্রতিদিন কয় পারা করে এখন এক বসায় তো এক পারা পড়তে পারবেন না তাইলে আমরা হিসাব করে নেই কোরআনে আছে তিরিশ পারা এক পাড়ায় কয় পৃষ্ঠা জানেন আপনারা বলেন তো কয় পৃষ্ঠা হ্যাঁ বিশ পৃষ্ঠা কয় পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এখন নামাজ হইল পাঁচ ওয়াক্ত কই ওয়াক্ত মাগরিবের নামাজ আর এশান নামাজে কোরআন তেলাওয়াতের তখন মন মানসিকতা হয়তো থাকবে না ইফতার করার পরে মানুষ স্বাভাবিক ক্লান্ত হয়ে যায় ওই সময় কোরআন তেলাওয়াত করতে পারবেন না আবার এশান নামাজের পরে লম্বা সময় তারাবি পড়ার পরেও কোরআন তেলাওয়াতের মন মানসিকতা হয়তো থাকতে নাও তাইলে এই দুই ওয়াক্ত বাদ দিয়ে আমরা বাকি থাকলো কই ওয়াক্ত জোরে বলেন ফজর জোহর আসর পৃষ্ঠা কয়টা বিশটা ফজরের নামাজে পরে পড়বেন সাত পৃষ্ঠা জোহরের নামাজের পরে পড়বেন আরও সাত পৃষ্ঠা আসরের নামাজের পরে পড়বেন ছয় পৃষ্ঠা সাথে সাথে চোদ্দ চোদ্দ আর ছয় তাইলে খুব সহজেই এক পাড়া পড়া যাবে না ফজরের নামাজ শেষ উইঠাই দৌড় মাইলেন না পারলে মসজিদে বসেই পড়ে ফেলবেন অথবা মা বোনরা যারা শুনছেন আপনারা তো যায় নামাজ থেকে উঠেই কোরআন তেলাওয়াত আরম্ভ করবেন আপনারা যদি বাড়িতে চলে যান বাসায় খাটের মধ্যে কোরআন নিয়ে বসবেন আচ্ছা বলেন তো সাত পৃষ্ঠা কোরআন পড়তে কত সময় লাগবে বলেন না আপনারা আনুমানিক আপনারা তো আম মানুষ ধরে নিলাম পনেরো মিনিটের বেশি তো আমাদের জন্য তো সাত পৃষ্ঠা সাত মিনিটও লাগবে দ্রুত পড়ে ফেলতে পারি আমরা হদরের স্টাইলে তা আমি ধরে নিলাম পনেরো মিনিট আচ্ছা নামাজ ফজরের নামাজ পইরা সাথে সাথে না ঘুমাইয়া পনেরো মিনিট একটু সুন্দর করে সাত পৃষ্ঠা কোরআন পড়লে ভালো লাগবে না খারাপ লাগবে আচ্ছা তাইলে সাত আবার জোহরে সাত মানে জোহরের নামাজ পইরাও আবার আরো সাত পৃষ্ঠা পড়ে ফেলেন যদি অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠানে থাকেন কি করবেন ফোনের মধ্যে অ্যাপস আছে না অ্যাপস নিয়ে রাখবেন তো দোকানে বসে অফিসে বসে অথবা বাস দিয়ে যাচ্ছেন এখন তো কত সহজ প্রযুক্তি আমাদেরকে সব সহজ করে দিয়েছে এই যে আমি মাঝে মাঝে এই জুবায় আসার সময়ও কিন্তু আমি মাঝে মাঝে পড়াশোনা করে আসি মাঝে মাঝে আমরা যখন প্রোগ্রামে যাই এই তিন ঘন্টা চার ঘন্টা সময় গাড়িতে বসেই পড়াশোনা করতে করতে চলে যাই এখন প্রযুক্তি দেখেন আগে আমরা যে কোনো জায়গায় গেলে অনেক বইপত্র নিয়ে যাওয়া লাগতো এখন একটা ল্যাপটপ থাকলেই হয় একদম পুরা লাইব্রেরি লক্ষ লক্ষ বই আপনি এর ভিতরে ঢুকায় দিতে পারবেন কোনো অসুবিধা নাই তাইলে দেখি রেশিওটা আপনাদের মনে আছে কিনা বিশ পৃষ্ঠা তিন ওয়াক্ত নামাজে পৃষ্ঠা কত কত কত বলেন তো সাত সাত ছয় সাত সাত ছয় তাইলে প্রতিদিন হয়ে যাবে কত এক পারা তিরিশ দিনে উনত্রিশতম দিনে গিয়ে একদিনে আপনারা কষ্ট করে তখন তখন তো সব কিছু বন্ধ থাকে অসুবিধা নাই এক বসাতে একদিনে দুই পাড়া পড়বেন অন্তত কোরআন নাজিলের মাসে উনত্রিশতম দিনে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার কোরআন একবার পড়া হয়েছে মনে শান্তি পাবেন ইনশা আর আরেকটা মাসিক চূড়ান্ত পরিকল্পনা নিয়েছিলেন হাদিস পড়বেন কয়টা জোরে বলেন একশো আশিটা তাইলে একশো আশিটা যদি পড়েন তাইলে আপনি ভাগ করে নেন দিনে পড়বেন ছয়টা করে কয়টা ছয় তিরিশে একশো আশি কোরআন যখন পড়বেন আপনারা ফজরে জোহরে আসরে কোরআন পড়ার পরে দুইটা হাদিস পড়তে সময় লাগবে এক মিনিট যাদের বাসা বাড়িতে বই আছে তো আছে অথবা আপনারা মোবাইলের মধ্যে এই যে আল হাদিস একটা অ্যাপস আছে দেখেছেন আপনারা আমার ফোনেও আছে আল হাদিস নামে এখানে এই আল হাদিস অ্যাপসে যদি আপনারা ক্লিক করেন দেখেন সহি বুখারি সহি মুসলিম নাসাই আবুদাউদ তিরমিজি ইবনে মাজা মুয়াত্তা মালিক রিয়াদুসালেহীন বুলুগুল মারাম এরপরে আল্লু উয়াল মরজান হাদিস সম্বার সিলসিলা আসাইহা জাল হাদিস সিরিজ দইফ হাদিস সিরিজ মিসকাতুল মাসাবি চল্লিশটি হাদিস আদাবুল মুফরাদ মানে কত হাদিস দেখেন এখানে মোবাইলে একটা অ্যাপস আপনারা নামায় ফেলবেন এখান থেকে আপনারা প্রতিদিন যে কোনো একটা কিতাব আপনারা সিলেক্ট করেন একটা কিতাবের কয়েকটা চাপ্টার অধ্যায় আছে না যেখান থেকে আপনারা প্রতিদিন নামাজের পরে যারা বেশি পারবেন তো পারবেন আমি ন্যূনতম বলছি মাত্র দুইটা হাদিস পড়তেই দেখেন হাদিস কি কোরআনের মতো বড় না হাদিসগুলো তো অত্যন্ত ছোটই দেখেন এক একটা হাদিস কয় লাইন দেখেন তিন লাইনের চার লাইনের তাইলে দুইটা হাদিস পড়তে সময় লাগবে এক মিনিট তাইলে মাসে যদি একশো আশিটা হাদিসও আপনারা পড়তে পারেন অনেক জ্ঞান আপনাদের অর্জন হবে ইনশা আল্লাহ তাহলে কোরআন হাদিস কেমনে পড়বেন এটার পরিকল্পনা আমি বলে দিলাম চূড়ান্ত পরিকল্পনা হলো পুরা মাসে কম করে হলেও কোরআন খতম করবেন কয়বার আর যদি কেউ দুইবার করতে চান পনেরো দিনে তাহলে আপনারা পৃষ্ঠা বাড়াই ফেলবেন জুহরে ফজরে চৌদ্দ আর জুহরে চৌদ্দ আসরে বারো যারা তিনবার করতে চান প্রতি দশ দিনে তাহলে কি করবেন একুশ একুশ আঠারো একুশ একুশ আঠারো এই রেশিওতে বলবেন যারা এর চেয়ে আরো বেশি করতে চান এরকম আপনারা বাড়াবেন বাড়ায় বাড়ায় যে যত পারেন আমি তো সর্বনিম্ন বলেছি যে মিনিমাম একবার যদি আপনি শেষ করতে চান সাত সাত ছয় সাত সাত দুইবারের সাথে আপনাদের কোনো কাজ দিলাম না কারণ তখন আপনারা ক্লান্ত থাকবেন তখন আরো কাজ আছে আর হাদিস আমরা পড়ব মোট একশো আশিটা প্রতিদিন কই ওয়াক্ত নামাজের পড়ে তিন ওয়াক্ত কয়টা করে অন্তত দুইটা কি বলেন পারা যাবে না পারা যাবে তো ইনশা আল্লাহ আচ্ছা এবার আসেন সাহারিও খাইলেন তারপরে আপনি ঘুমায় গেলেন ফজরের নামাজ শেষ করলেন তারপরে আপনি কোরআন তেলাওয়াত হাদিস পাঠ করলেন যদি পারেন যদি সম্ভব হয় তাহলে ফজরের নামাজ পুরা কুরআন তালাওয়াত হাদিস পাঠের পরে আপনি কিছুক্ষণ তাজবি তাহলিল জিকির আজকার পরে করে সূর্যোদয়ের অপেক্ষা করেন সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজটা পরে ঘুমায়া যান আর যদি কারো অফিসিয়াল ডিউটি থাকে পেশাগত দায়িত্ব থাকে তাহলে ঘুমায় যায় অসুবিধা নাই ঘুম থেকে উঠে এরপরে আপনি যখন আপনার কাজে যাবেন মাথায় কিন্তু এটা রাখবেন প্রপার ফাস্টিং একেবারে প্রকৃত রোজাদার হইতে হবে আপনাকে মনে রাখবেন রোজাদার হইল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নাম্বার রোজাদারদের ব্যাপারে নবীজি বলছেন রুব্বা সাইমেন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু নবীজি বলেছেন এক প্রকার রোজাদার আছে সারা দিন না খায়া থাকে কিন্তু এদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না কারণ হলো এরা শুধু খাবার দাবার আর পানি থেকেই বিরত থাকে কিন্তু অন্যান্য সকল অন্যায় সমান তালে করতে থাকে তাহলে বুঝা গেল যারা রোজা রাইখা অন্যায় অপকর্ম পাপ সমান্তালে করবে এদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না আর আরেক প্রকার রোজাদার আছে এই সকল রোজাদারদের রোজা আল্লাহ কবুল করেন আল্লাহ এদের উপর রাজি থাকেন খুশি থাকেন তারা কারা তারা হলো যারা পানাহার খাবার দাবার থেকে বিরত থাকার পাশাপাশি যারা ইফতার পর্যন্ত সার্বক্ষণিক নিজেকে সকল অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা চালায় এই সকল রোজাদারদেরকে যিনি পছন্দ করেন সবাই জুড়ে বলেন তিনি কে দেখেন জাবির রাদি আল্লাহ আহমুর একটা চমৎকার কথা আমি আজকে সকালে এটা পড়লাম মোসান্নাফে আবি সাহেবার ভেতরে এটা যে তিনি বলতেন তিনি বলছেন ইদা সোমতা ফালিয়াসম সামহুকা ওয়া বসরুকা ওয়া লিসানুকা আনিল কিদবি ওয়াল মাসিব তিনি বলছেন তুমি যখন রোজা রাখবে তখন তুমি পেটের রোজার সাথে তোমার কানের রোজা চোখের রোজা এবং তোমার জবানকে মিথ্যা থেকে পাপ থেকে বাঁচিয়ে রাখার রোজাও রাখো কানের রোজা হলো কান দিয়ে কোনো আজেবাজে জিনিস না শোনা চোখের রোজা হলো চোখ দিয়ে আজেবাজে জিনিস না দেখা জবানের রোজা হলো এই জবান দিয়ে মিথ্যা কথা গিবত চুগলখুরি অথবা গালিগালাজ কিংবা জবান দিয়ে কোনো ধরনের ফাহিসা কথাবার্তা বের না করা তিনি আরো বলছেন ওয়াদা আদাল খাদিম রমজানে তুমি পেটের রোজার পাশাপাশি তোমার খাদেমকেও কষ্ট দিও না তোমার অধীনস্থদেরকে কর্মচারীদেরকে স্টাফদেরকে তুমি কষ্ট দিও না ইয়াকুন আলাইকা ওয়া কারুন ওয়া সাকিনাতুন ইয়াউমা সিয়ামিক রমজান মাসে চলনে বলনে তুমি এমন হয়ে যাও যেন তোমার চলনে বলনে এক ধরনের সৌন্দর্য এবং গাম্ভীর্যতা তোমার চরিত্র থেকে ফুটে উঠে সুবাহান আল্লাহ তিনি আরো বলছেন রমজান মাস আর অন্য মাসের দিনগুলোকে রমজান মাসের দিন আর অন্য মাসের দিনগুলোকে সমানভাবে মিলাইয়া ফেলিও না রমজানের প্রতিটা দিনকে কদর করো আমরাও কদর করবো ইনশা আল্লাহ তো আপনি আপনার দায়িত্বে চলে যাবেন যারা চাকরি করেন ফাঁকিবাজি করবেন না ডিউটিতে ফাঁকিবাজি করবেন না ফাঁকিবাজি কইরা মাস শেষে যে বেতন পাবেন ওটা হালাল থাকবে না হারাম হয়ে যাবে ব্যবসা করবেন দুই নাম্বারই করবেন না খাদ্যে ভেজাল মিশাবেন না প্রতারণা করবেন না অর্থাৎ নিজেকে সকল প্রকার অপকর্ম থেকে বিরত রেখে একেবারে প্রপার ওয়েতে আপনি ফাস্টিং করবেন ইনশা আল্লাহ যাদের কোনো কাজ কাম নেই যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি ক্লাস বন্ধ থাকে অথবা মা বোনরা তারা ঘুম থেকে উঠে কি করবেন এখানে আরেকটি কথা বলে রাখি রমজান মাসে অতিরিক্ত ঘুমায় এরকম কিছু মানুষ আছে একদম জোহরের আজান পর্যন্ত ঘুমায় রোজা রেখে যারা অতিরিক্ত ঘুমায় এদের রোজা হালকা হয়ে যায় এটা তো ঘুমের মাস নয় এটা ইবাদতের মাস ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হাদিস পাঠ করে জিকির আজকার করে ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে যান ঘুম থেকে উঠার পরে আটটা নয়টায় উঠে যান উঠে যাদের কাজ আছে কাজে চলে যাবেন যাদের কাজ নাই তারা কি করবেন এই জোহরের আগ পর্যন্ত যারা আপনারা কোরআন শিখেন নাই যে কারো কাছে গিয়ে কোরআন শিখবেন মহিলারাও আপনারা কোরআন শিখবেন আর যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারেন তো আরো ভালো এই দুই তিন ঘন্টা সময় বাসা বাড়িতে আপনারা তাফসির পড়বেন ইসলামী সাহিত্য পড়বেন জিকির আসকার করবেন এরকম নফল ইবাদত এবং জিকির আসকারে আপনারা সময় কাটাবেন ইনশা আল্লাহ এরপরে কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর দুরুদ পাঠ করবেন দুরুদের মতো লাভজনক আমল কি আর আছে এত লাভজনক আমল নবীজি বলেছেন মানসল্লা আলাইয়া সলাতন মানসল্লা আলাইয়া আলাইয়া নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত নাজিল করবেন শুধু তাই নয় ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত আল্লাহ তার আমল নামা থেকে দশটা সগিরা গুণা মাফ করে দিবেন এবং আল্লাহ তালা তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন দুরুদ হলো লাভজনক আমল নবীজি বলেছেন দুনিয়াতে যারা আমার উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবে কাল কেয়ামতের দিন তারা আমার তত বেশি নিকটে থাকতে পারবে সারাদিন সময় পেয়েছেন দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আর যদি না পারেন অন্তত এটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যখনই সময় পাবেন কিছুক্ষণ পর পর দুরুদ পড়বেন কিছুক্ষণ পর পর দুরুদ পড়বেন আরেকটা আমল হলো এটা শুধু রমজান মাসের আমল নয় রমজানে তো করবেনই সারা বছর করবেন প্রত্যেক দিন অন্তত পক্ষে একশো বারের বেশি তৌবা করবেন কতবারের বেশি জোরে বলেন একশো বার এটা কি হাসিবুর রহমানের আমল বলে এটা কার আমল কার আমল নবীজির জীবনে গুণা আছে না গুনাহের কোনো দাগ আছে তো যেই নবীর জীবনে গুনাহের কোনো দাগও নাই ছিটা ফুটাও নাই ওই নবী এমন কোনো দিন নাই যেদিন তিনি একশো বার তোবা করতেন না আল্লাহ আকবার আপনার জীবনে তো মুহূর্তে মুহূর্তে আপনি গুণা করেন কল্পনায় কল্পনায় গুণা চিন্তা চেতনায় গুণা তো নবী যদি করেন একশো বার আপনার উচিত করা হাজার বার কিন্তু করেন কয়বার আপনি কিন্তু করেন কয়বার আপনি বেশি বেশি ইস্তেকবার করেন একটা আমল শিখেন কিছুক্ষণ পর পর বলবেন আস্তাক ফেরল্লাহ বাড়িতে বসে আছেন বাসায় একা একা বসে আছেন একটু পর পর দুই চার মিনিট পর পর আস্তাকফিরুল্লাহ দুই চার মিনিট পর পর আস্তাকফিরুল্লাহ গাড়িতে বসে আছেন একটু পর পর জপেন আস্তাকফিরুল্লাহ একটা ঘটনা আমার মনে পড়ল একজন আল্লাহওয়ালা ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তি তিনি একবারে গাড়িতে উঠেছেন গাড়িতে উঠে তিনি কিছুক্ষণ পর পর আস্তাকফিরুল্লাহ জপতেছেন একজন লোক তাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি গাড়িতে উঠার পরে কিছুক্ষণ পর পর ফিরুল্লাহ কেন পড়ছেন লোকটা উত্তর দিয়েছে কোরআনের ভাষায় উত্তর দিয়েছে কিসের ভাষায় লোকটা উত্তর দিয়েছে কোরআনের ভাষায় সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়াত তেলাবাত করে উত্তর দিয়ে দিল লোকটা উত্তর দিল ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম অর্থ হলো আল্লাহ তালা করা অবস্থায় আজাব দেন না তাও সুবান আল্লাহ কইতে মন চাইল না গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট এটা কার গজব জোরে বলেন না কেন এই লোকটা গাড়িতে বৈশা কিছুক্ষণ পর পর কয় আস্তাক ফেরুল্লাহ একজন তারে জিগায় জিজ্ঞেস করে তারে জিগায় যে আপনি কিছুক্ষণ পর পর আস্তাকফিরুল্লাহ পড়েন কেন গাড়িতে আছি তো এটা রিস্কি জায়গা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে আর আল্লাহ কোরআনে বলেছেন ইস্তিকভার রত অবস্থায় ইস্তিকভার পড়া অবস্থায় আল্লাহ কোনো বান্দার উপর গজব দেন না আল্লাহর কথা সত্য না মিথ্যা কি উত্তর দিয়েছে চিন্তা করেছেন আপনি আমি গাড়িতে বসলে হায় হায় হায় হায় হায় কত কিছু করি আর শোনেন পৃথিবীটা হলো একটা অনিরাপদ জায়গা পুরা পৃথিবী ঝুঁকিপূর্ণ আপনি বলবেন এটা কেমন কথা হ্যাঁ এটাই সত্যি কথা গোটা পৃথিবী ঝুঁকিপূর্ণ রাতের বেলা যে বাড়িতে ঘুমান ওইটা আরও বেশি ঝুঁকিপূর্ণ তুরস্কের মতো কাম হইলে তো শেষ লাশও খুঁজে পাওয়া যাবে না গাড়িতে উঠছেন এটা আরও বড় রিস্ক কোন সময় যে সামন থেকে বা পিছন থেকে এসে কেউ ধাক্কা মারে বলাও যায় না রাস্তাঘাটে হাঁটতেছেন এটাও রিস্ক কারণ আসমানি গজব যে কোনো সময় নেমে আসতে পারে মোট কথা হলো মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডও নিরাপদের ভিতরে এটা তো অনিরাপদ জায়গা ঝুঁকির জায়গা এজন্য নবীজির একটা হাদিস আছে দুইটা সময় আসলে তোবা কবুল হবে একটা হলো মৃত্যুর সময় আরেকটা হলো পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন কেয়ামতের দিন তৌবা কবুল হবে না আরেকটা হলো মৃত্যুর আলামত প্রকাশ পেলে তৌবা কবুল হবে না যেমন ফেরাউনও কিন্তু তৌবা করে ইমান আনতে চেয়েছিল কোন সময় জোরে বলেন যখন লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছে সে বলতেছে আল্লাহ আমি তো এখন ইমান আনতে চাচ্ছি আল্লাহ বলছেন আল আন এখন তোর সময় হয়েছে ও কদা আসইতা কবলু ও কুদ্দা মিনাল মুফসিদিন এর আগে তো যা করার তুই করে ফেলেছিস সন্ত্রাসী ছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে এখন তোর মরার টাইমে আর কবুল হবে এখন ইস্তেকভার এটা তো তৌবারই একটা শব্দ আস্তাক ফিরুল্লাহ যদি আপনি দিল থেকে পড়েন দিল থেকে খালেস ভাবে নবীজি হাদিসে বলেছেন আল্লাহর বান্দা যখন খালেস ভাবে ইস্তেকভারের এই শব্দটা জবান দিয়ে বের করে বলে আস্তাক ফিরুল্লাহ ওই বান্দার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও থাকে আল্লাহ সব গুণা মাফ করে দিবে এখন তওবা কবুল হবে না দুই সময় একটা কিয়ামতের সময় আরেকটা মৃত্যুর সময় এখন আপনারা আমাকে বলেন তো আপনারা মরবেন কোন সময় আপনারা জানেন জানেন তো যেহেতু জানেন না তাহলে তো আপনার উচিত দুই চার মিনিট পর পর বলে আস্তাক বিরুল্লাহ এখন আস্তাক বিরুল্লাহ বলবো কারণ এক মিনিট পরে আমি মরে যেতে পারি আমি এখন আস্তাক ফিরুল্লাহ পড়বো কারণ জুমান নামাজের পরে আমার দাফন হয়ে যেতে পারে আমি জানি না আমার মরণ কোন সময় এই জন্যই নবীজি প্রতিদিন অন্তত একশো বার তৌবা করতেন আসুন আমি আপনি এই রমজানে শুধু রমজান নয় সারা বছরের একটা আমল গাড়িতে বাড়িতে চলনে বলনে শুয়া বসা উঠায় সব জায়গায় কিছুক্ষণ পর পর আরো আসতে বলেন কিছুক্ষণ পর পর এই আমলটা মনে থাকবে মনে রাখবেন ভাররত বান্দাকে গজব দেন না কে এই ওয়াদাকার কোরআন থেকে আজকে একটা আমল শিখে গেলেন ইস্তেকভাররত বান্দার উপরে কখনো আল্লাহ গজব দিবেন এজন্য কিছুক্ষণ পর পর ইস্তেকভার পড়বেন ইস্তেকভারের অনেক ফায়দা একটা ফায়দা তো হলো কোরআন থেকে বললাম এই বান্দার উপর আল্লাহ গজব দিবেন না আরেকটা লাভ হলো রত অবস্থায় থাকলে ভালো মরে গেলে দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশা রমজানের রুটিন ওয়ার্কগুলা মনে রাখেন সারাদিন বেশি বেশি দূরত পড়া আর কিছুক্ষণ পর পর আস্তাক ফেরুল্লাহ বলা অফিসে যাচ্ছেন চাকরিতে যাচ্ছেন স্কুল কলেজে যাচ্ছেন গাড়িতে বসে আছেন কিংবা হেঁটে হেঁটে যাচ্ছেন একটু পর পর আস্তাকফিরুল্লাহ একটু পর পর আস্তাকফিরুল্লাহ একটু পর পর আস্তাকফিরুল্লাহ এরকম ইস্তেকভাররত অবস্থায় থাকবো হিংসা আল্লাহ এরপরে জোহরের আজান যখন হয়ে যাবে আবারও জামাতে গিয়ে সামিল জোহরের নামাজ কমপ্লিট করার পরে দুইটা রুটিন আছে না কোরআনের আর হাদিসের কয় পৃষ্ঠা কোরআন সাত পৃষ্ঠা হাদিস কয়টা দুইটা আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস নামায় রেখে দিবেন যারা ফ্রি থাকেন তারা জোহরের পরে কি করবেন হয় কোরআন শিখবেন অথবা কোরআন জানলে অর্থসহ কোরআন পড়া অথবা আপনারা তফসিল করতে পারেন আর এই যে বাসা থেকে বের হয়েছেন প্রতিদিন অল্প অল্প দান সৎকা করবেন রমজানে একে সত্তর আর যারা বিদেশে থাকেন বিশেষ করে ইউরোপে আমেরিকায় আপনার আপনারা তো ডেইলি দান করতে পারবেন না অনেকের জন্য এই সুযোগ নাই এই জন্যই বলেছিলাম বাড়িতে একটা বক্স বানানোর কথা ওই বক্সের মধ্যে জমায়ে রাখেন প্রতিদিন জমায়ে রাখেন জমায়ে রাখতে রাখতে যদি কাউকে পান্ত দিলেন অথবা শেষ দশকে গিয়া টাকাগুলো মানুষকে দান করে দিবেন ইনশা আল্লাহ এরপরে আপনারা যারা পেশাগত দায়িত্ব পালনে যাবেন রমজান মাসে তো শিডিউল একটু কমানো হয় তিনটা পর্যন্ত আইসে একটু রেস্ট করবেন বিকালবেলা হালকা আধা ঘন্টা এক ঘন্টা ঘুমাবেন এরপরে আসরের নামাজ হয়ে যাবে আবারও আসরের জামাতে সামিল হয়ে যাবেন নামাজের পরে দুইটা কাজ ফজর জোহর আসর কয় পৃষ্ঠা বলেছি কোরআন সাত পৃষ্ঠা হাদিস দুইটা এবার আমাদের মাসিক চূড়ান্ত পরিকল্পনায় ছিল যে রমজান মাসে অন্তত তিরিশটা সুরা অর্থসহ ব্যাখ্যাসহ বুঝে পড়বেন কয়েকটা কিতাব আপনারা সিলেক্ট করতে পারেন যে কোনো কিতাব যার কাছে যেটা আছে তাফিবুল কোরআন দাম কম আছে পুরা এক সেট কিনে ফেলিয়েন আপনারা অথবা তফসির ফি জিলালিল কোরআন অথবা মারিফুল কোরআন তফসির ইবনে কাসির যে যেটা পারেন কিনে রেখে দিলেন কোরআন শরীফে কোরআন মাজিদ সুরা আছে মোট একশো চোদ্দটা রমজান মাসের একটা পরিকল্পনা নেন দেখি আল্লাহ আমারে কি বলছেন কোরআনে তিরিশটা সুরা আমি তিরিশ দিনে পড়ব প্রতিদিন আসরের নামাজ শেষ কইরা ইফতার পর্যন্ত মোবাইল স্ক্রলিং করেন না প্রথমে ওই সাতত্রিশটা পইরা দুইটা হাদিস পনেরো বিশ মিনিট লাগবে এরপরে প্রতিদিন একটা সুরা আপনি তিরিশটা সুরা বাছাই করেন যে আমি রমজান মাসে এই তিরিশটা সুরা পড়বো প্রতিদিন একটা একটা সুরা অর্থসহ পড়বেন পনেরো থেকে বিশ মিনিট লাগবে এই কাজ শেষ করে ঘরে আপনার স্ত্রীকে অথবা ঘরের মানুষকে ইফতার বানানোতে আপনি সহযোগিতা করবেন এটা নবীদের তরিকা নবীদের সুন্নত ঘরের কাজে সহযোগিতা করা এটা নবীদের সুন্নত ইফতারে সহযোগিতা করবেন আর বলবেন শোনো সবাই ইফতারের বিশ মিনিট আগে ইফতার নিয়ে বসে যাও আমাদের কাজ আছে ঘরের সবাইকে নিয়ে ইফতারে যখন আপনারা বসে যাবেন ইফতারে বসে ইফতারটা আপনারা খাবেন ইফতার আপনারা খাবেন সুন্নতি তরিকায় সুন্নতি তরিকায় ইফতার খাবেন সুন্নতি তরিকায় কিভাবে ইফতার খাবেন আপনাদেরকে দশটি পরামর্শ দিই নাম্বার ওয়ান এক নাম্বার হলো ইফতারের আগ মুহূর্তে বিশ মিনিট আগে বসে যাবেন পনেরো বিশ মিনিট বা সব অন্তত দশ মিনিট আগে বৈশা কিছুক্ষণ দুরুদ আর ইস্তেকভার করে হাত তুলবেন কারণ ইফতারি সামনে নিয়ে বান্দা যখন বসে আল্লাহ তখন খুশি হন ফেরেস্তাকে আল্লাহ বলেন দেখ ফেরেস্তা এই বান্দা বানাইতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে তোরা আমাকে বলেছিলে মানুষ যেন না বানায় তাকায় দেখ আমার বান্দা ইফতারি সামনে নিয়ে কি আনুগত্য দেখাইতেছে তার ক্ষুধা আছে পেটে খায় না পিপাসা আছে পানি পান করে না অপেক্ষায় আছে আমার হুকুমের কখন আজান হবে কখন সময় হবে দেখ আমার বান্দার আনুগত্যের নমুনা দেখ আল্লাহ আকবার আপনি কোথাও চাকরি করেন আপনার মালিকের মন জয় করে ফেলছেন আপনার মালিকের যখন মন জয় করে ফেলছেন তখন যদি বলেন স্যার আমাকে বেতনের সাথে আসলে হালকা কিছু দিয়েন মালিকের মন যখন খুশি মা তখন বেতনের সাথে আরো দুই চার পাঁচ হাজার টাকা এমনি খুশির ঠেলায় দিয়ে দিবে আপনি ইফতারি সামনে নিয়ে বসে আছেন আল্লাহ তখন খুশি আপনি খাইতেছেন না ওই সময় হাত তুলা যদি কোন আল্লাহ আমার সারা জীবনের গুণা মাফ করে দাও আরো যত চাওয়া আছে হাত তুলা যদি বলেন আল্লাহ কি ফিরাইয়া দিবেন আল্লাহ তখন আপনার সকল চাওয়া পূরণ করবেন নবীজি বলেছেন ইফতারি সামনে নিয়ে বান্দা যখন হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেন না বান্দা যা বলে আল্লাহ তা কবুল করেন সুবাহান আল্লাহ আমাদের আমল হলো ইফতারের আগে আজান হয়েছে এগুলো আমাদের অবস্থা ইফতারের আগে এক নাম্বার সুন্নতি আমল করবেন প্রতিদিন ইফতারের আগে ইস্তেকবার দুরুদ পরে এরপরে হাত তুলবেন পারবেন তো ইনশাল্লাহ এরপরে দুই নাম্বার আমল হলো ইফতার তাড়াতাড়ি খাবেন তাড়াতাড়ি খাওয়া মানে হলো ইফতারের সময় হয়েছে সাথে সাথে ইফতার গ্রহণ আরম্ভ করবেন তিন নাম্বার হলো ইফতার খাওয়ার সময় অনেকে আছে আজান হয়ে গেলে হুসটুস নাই একদম খায় ফেলে খাবারের শুরুতে প্রতিটি কথা কাজ বা খাবারের শুরুতে মুসলমান কান্নাম নেবে তো তিন নম্বর হলো ইফতারের সময় দোয়া বলবেন বিসমিল্লাহ আল্লাহম্মা লাকা সুমতু আলা রিজকা ওয়াফতারতু পুরা দোয়া না পারলেও অন্তত বিসমিল্লাহ বলে ইফতারটা আরম্ভ করবেন চার নম্বর ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে কি দিয়ে খেজুর দিয়ে কারণ নবীজি ইফতার আরম্ভ করতেন খেজুর দিয়ে খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার আরম্ভ করবেন ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদের চাইতে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা কিছু মানুষ আছে টাকা পয়সা ধন দৌলতের জন্য শরীরের খোঁজখবর নেয় না এরা সারা জীবন যে ধন সম্পদ কামাবে শেষ বয়সে সব ধন সম্পদ আবার শরীরের তলে দেওয়া লাগবে কথা বুঝেন না এমন কিছু কিপটা মানুষ এরকম আছে এরা টাকা পয়সা কামাইতে যাইয়া শরীরকে দেয় না মানে পুষ্টিকর খাবার এমন বহুত কিপটা আমি দেখেছি বহুত টাকার মালিক অনেক টাকা কামায় তার শরীরে দেয় না ব্যাককলের ব্যাককল তোর টাকা দিয়ে বেটা কি করবে এত টাকা উপার্জন করার পরে শেষ বয়সে সব টাকা গিয়ে মাউন্ট এলিজাবেথে দল তার চেয়ে ভালো টাকাগুলা শরীরকে দেন নিজে ভালো খান পুষ্টিকর খাবার খান স্বাস্থ্যসম্মত খাবার খান ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খাবেন মনে রাখবেন সুস্থ থাকলে জীবন উপভোগ করা যায় সুস্থ না থাকলে জীবনও উপভোগ করা যায় না ইবাদতেও মজা পাওয়া যায় না এরপরে পরিমিত খাবেন অনেকে আছে সারাদিন খায় না ইফতারের সময় খাইতে খাইতে গলা পর্যন্ত আনে এরকম করা যাবে না সাত নাম্বার ইফতার খাইতে গিয়ে আবার আজানের জবাব দেওয়ার মতো একটা সুন্দর আমল এবং আজান শেষে দুয়ার আমলটা বাদ দিবেন না ইফতার খাইতে খাইতে আজানেরও জবাব দিবেন এবং দোয়াটাও করে নেবেন ইনশা আল্লাহ আট নম্বর হলো ইফতারের শেষে দোয়া করবেন নবীজি একটা দোয়া শিখিয়েছেন ইনশা আল্লাহ এই দোয়াটা করবেন ইফতারের সময় নয় নাম্বার অপচয় করা যাবে না খাইতে পারবে অল্প নিয়া বসে এমন খাবার আর ইফতারের আগে তার মাথায় এইটা আসে আজকে খাইয়ে একদম শেষ করে ফেলবো মানে ইফতারের আগে মাথায় আসে আজকে সব খাইয়ে ফেলবো আপনি তো জানেন আপনি কতটুকু খেতে পারবেন অল্প করে খান অনেক ফ্যামিলির মানুষ বলে যে রমজান মাসে খরচ একটু বেশি হয় অথচ রমজানে খাই আমরা কয় বেলা দুই বেলা ওই সময় তো খরচ কম হওয়ার কথা আর পণ্য দ্রব্য এগুলোর দাম যে হারে বাড়তেছে এগুলোর জন্য মানুষ দায়ী আর আমি বুঝি না দাম এত বাড়তেছে মানুষ থেকে কেনাকাটায় আরো বেশি ব্যস্ত মানে মানুষের অবস্থা দেখলে বুঝাই যায় না মানুষের অভাব আছে কি বলেন ঠিক আছে কথা রাস্তাঘাটে বের হইলেই দেখবেন মহিলা বেশি এখন শপিং শুরু হয়ে গেছে লাইন আর লাইন ঢুকা যাচ্ছে না দেশে যে অভাব পড়ছে এটা বুঝারও কোনো উপায় নাই তো দায়িত্বশীল মহল দাম কমাবে কেমনে আর দাম বাড়ার পেছনে মানুষ দায়ী আমাদের দেশে যখন যে জিনিসের দাম বাড়ে মানুষ তখন ওই জিনিসটা গিয়ে আরো বেশি কিনে ভাবে এটার দাম আরো বেড়ে যাবে ওই সময় গিয়ে আরো তারা বাজারে অভাব সৃষ্টি করে আর বাংলাদেশ যে এই দেশে যে জিনিসের দাম একবার বাড়বে ওইটার জীবনে কোনোদিনও কমবে দাম যদি বাড়ে একশো টাকা দাম করবে সর্বোচ্চ ষাট টাকা বা আট টাকা দেখেন না অক্টেনের দাম বাড়ছে এক লাফে কত টাকা এরপরে কমানোর সময় কত জানি কমাইছে তিন টাকা না চার টাকা হ্যাঁ? চার টাকা না তিন টাকা এই হলো বাংলাদেশ সয়াবিন এক লাফে কোথায় গেছে অল্প একটু কমছে অথচ বহির্বিশ্বে কিন্তু দাম কমেছে এগুলোর জন্য আমরাও কম দায়ী না ছুলার দাম বাড়ায় ফেলছে তো ছুলা ছাড়া কি ইফতার চলে না কয়েকদিন আপনারা ছুলা কিনে বাদ দিয়ে দেখেন না ছুলার দাম জায়গায় এমনিতে আসবে ঠিক তো কইতে পারেন কিন্তু কাম তো করতে পারেন না এরপরে দশ নম্বর হলো ইফতার প্রতিদিন এটা তো আমি আগেও বলেছি এজন্য আমি আর বিস্তারিত বলবো না প্রতিদিন কিছু মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ বেশিরভাগ মানুষকে মাগরিবের নামাজে জামাত করতে দেখা যায় না ইফতার খাইয়া বাসা একদম তাল হয়ে পড়ে থাকে সৌদি আরবে দেখা যায় আরব দেশগুলোতে তারা আজানের পরে ইফতার খুব অল্প করে হালকা যাতে নামাজে কষ্ট নামাজ শেষ করে তারপরে গিয়া ভালো করে খায় আপনারা এটা করবেন অল্প করে খান খাইয়া নামাজটা পরে এরপরে খান খাওয়ার সময় কি চলে যাচ্ছে নাকি মাগরিবের নামাজে আসবেন এরপরে বিশ্রাম করেন পরিবারকে সময় দেন আত্মীয় স্বজনের খোঁজখবর নেন এশার আজান হয়ে গেল সলাতুল আইসা তারাবির যেখানে চব্বিশ ঘন্টা রুটিনে দেখাই দিচ্ছে রমজানটা কেমনে কাটাবেন তারাবির নামাজে আসলেন তারাবির নামাজ শেষে বাসায় গিয়া আমাদের চূড়ান্ত পরিকল্পনা কাজ ছিল কয়টা বারোটা কয়টা আমি কিন্তু এই দৈনন্দিন পরিকল্পনায় এগারোটা ঢুকাই দিছি একটা বাকি রাখছি হ্যাঁ। কোন এগারোটা ঢুকাইছি আপনাদেরকে একটু বুঝাই দিই যেমন এক নম্বর পাঁচ ওয়াক্তের নামাজ যথাসময় আদায় করা বলে ফেলছি না দুই নম্বর তাহাজুদ এটাও আমি বলে ফেলেছি তিন নম্বর তারা বিয়ে কোথাও বলে ফেলেছি চার নম্বর কোরআন খতম এটাও বলে ফেলেছি পাঁচ নম্বর অর্থ ব্যাখ্যা সহ অন্তত তিরিশটা সোরা পড়ব এটাও বলে ফেলেছি ছয় নম্বর একশো আশিটা হাদিস পড়বেন এটাও বলে দিয়েছি সাত নম্বর একশো বারের বেশি ইস্তেকভার পড়বেন এটাও বলেছি আট নম্বর প্রতিদিন দুরুদ পড়বেন এটাও বলেছি নয় নম্বর প্রতিদিন দাঁত সৎকা করবেন এটাও বলেছি এগারো নম্বর প্রতিদিন ইফতার করাবেন এটাও বলেছি সরি দশ নম্বর ইফতার করাবেন এটাও বলেছি এগারো নম্বর প্রপার ওয়েতে তাকওয়ার প্র্যাকটিস করবেন বলেছি একটা জিনিস এখনো বাকি আছে সেটা হলো কে বলতে পারবেন হ্যাঁ মাসাল্লাহ এই ভাইয়ের কনসেন্ট্রেশন অনেক বেশি পারফেক্ট শ্রোতা একদম হ্যাঁ নবীজির সিরাত পড়া বাকি আছে একটা বইয়ের নাম বলেছে আর রাহিকুল এই বইটার নাম কেন বলেছি জানেন নবীজির জীবনের উপরে পৃথিবীতে অনেক বই লেখা হয়েছে আমিও অনেক সিরাজের বই পড়েছি এটা খুব ছোট একটা বই এবং খুব অথেন্টিক জেনুইন তথ্য এখানে এসেছে সংক্ষেপে এবং পড়তে ভালো লাগবে মজা লাগবে আপনাদের এই বইয়ে পৃষ্ঠা আছে পাঁচশো তিরিশটা কয়টা পাঁচশো পাঁচশো তিরিশ ভাগ তিরিশ মারবেন প্রতিদিন গড়ে মাত্র সতেরো পৃষ্ঠা পড়ে কয় পৃষ্ঠা এইটা কোন সময় পড়বেন এটাও দেখায় দিচ্ছি এসার নামাজের পরে বাড়িতে গিয়ে হালকা নাস্তা টাস্তা খাইয়া ঘুমানোর আগে অনেকে মোবাইল স্ক্রল করতে করতে ঘুমায় রমজান মাস একটা মাস আমরা নিয়ত করি রমজান মাসের তিরিশটা রাত মোবাইল হাতে নিয়ে ঘুমাবো না মোবাইলটা রেখে দিয়া আমার নবী প্রেমে উজ্জীবিত হয়ে নবীর জীবনী পড়ার জন্য নবীজির বইটা হাতে নিয়া নবীজির জীবনের বইটা হাতে নিয়ে সতেরো পৃষ্ঠা পড়তে পড়তে ঘুমায় যাবে পারা যাবে না প্রতিদিন সতেরো করে পড়লে তিরিশতম দিনে গিয়ে দেখবে দেখা যাবে নবীজির পুরা জীবনী পারবেন তো আপনারা এরপরে পৈরা শেষ এবার ঘুম ঘুমাবেন নবীর তরিকায় ঘুমাবেন কার তরিকায় কিভাবে নবীজির তরিকায় ঘুমাইতে হবে এবার শোনেন খুব সংক্ষেপে বলছি ঘুমানোর আগে আপনারা সব সময় সাতটা আমল করবেন এটা শুধুমাত্র রমজান মাস নয় রমজানের বাহিরেও আপনারা এ আমল করবেন যেমন অনেক মানুষ বলে হুজুর ফজরের নামাজের সময় আমার ঘুম ভাঙে না এলাম দেই তাও আমার ঘুম ভাঙে না এই সাতটা আমল করবেন আল্লাহর কসম কোনদিন ফজরের নামাজ আপনার কাজা হবে না কারণ ফজরের নামাজ যেন আপনি বাদ দেন মিস করেন এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমাই শয়তান তখন ঘাড়ের মধ্যে এসে মন্ত্র পরে ফু দেয় তিনটা কয়টা তিনটা মন্ত্র পরে ফু দেয় এই তিনটা মন্ত্র পরে ফু দেয়ার বলে আল্লাহর বান্দা রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা ঘুমাইতে থাক আপনি যদি ঘুমানোর আগে এই সাতটা আমল করে ঘুমান শয়তানের কোনো মন্ত্র কাজে আসবে না মন্ত্র পড়া দূরের কথা শয়তান কাছে এসে আপনারে ফুও দিতে পারবে মাত্র সাতটা আমল প্রতিদিন আপনারা করবেন এই সাতটা আমল করে ঘুমায় গেলে ফজরের নামাজ মৃত্যু পর্যন্ত আপনাদের কাজা হবে না ইনশা এক নম্বর আমল হলো প্রত্যেক রাতে আপনারা ঘুমানোর আগে অজু করবেন এই জন্য অজু করবেন এই রাতের ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে অজু করে যদি ঘুমায় যান ঘুমের মধ্যে মৌত হলে জান্নাত দিয়ে দিতে পারেন কে এক নম্বর আমল ঘুমানোর আগে অজু করে আসবেন দুই নম্বর আমল হলো ঘুমানোর আগে সুরা মুল্ক মাত্র তিরিশটা আয়াত প্রত্যেক রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক পড়বেন কারণ আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাবাত করতেন এই সুরার ব্যাপারে নবীজি বলেছেন এই সুরাটা হলো আলমানি আয়তুমিন আদাবিল কবা অর্থাৎ রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেক রাতে সুরা মুল্ক তেলাবাত করে যারা ঘুমাইতে যাবে এই মানুষগুলো যখন মারা যাওয়ার পরে যখন কবরে যাবে নবীজি বলেছেন আল্লাহ তার কবরের আজ আজাব থেকে তাকে বাঁচাইয়া দিবেন এক নাম্বার অজু করে ঘুমাবেন অজু করবেন দুই নাম্বার কোরআন হাতে নিয়ে যাদের মুখস্থ আছে মুখস্থ সুরা মূল করে ফেলবেন তিরিশ আয়াত এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিনে হয়ে যাবে তিরিশ আয়াত দুই নাম্বার আমন সুরা মূল পড়বেন তিন নাম্বার যখন শুয়ে গেলেন তিনটা কুল পড়বেন কোরআনের শেষে দেখবেন তিনটা সুরা শুরু হয়েছে কুল দিয়ে কুল হু এরপরে কুল আউযু বিরব্বিল কুল আউযু বিরব্বিন নাস এই তিনটা সূরা আপনাদের মুখস্থ আছে আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর আগে এই তিনটা সূরা পড়ে তার হাত মুখের সামনে এনে এরকম ফু দিতেন ফু দিয়ে তার মুখ থেকে বুক পর্যন্ত যতটুকু অংশ হাত যায় এরকম তিনবার তিনি মুছে দিতেন অনেক মানুষ দেখবেন রাতের বেলা ঘুমাইলে তাদেরকে বু বাজিনে ধরে ধরে না উল্টা পাল্টা স্বপ্ন দেখে আপনি নবীজির আমল যদি করেন তিনটা কুল পরে তারপরে এরকম ফু দিয়ে ঘুমায়া যান কোনো বুবা জিনেও ধরতে পারবে না উল্টা পাল্টা কোনো স্বপ্নও দেখবেন না হেফাজত করবেন কে চার নাম্বার আমল হলো আয়াতুল কুরসি পরে তারপরে ঘুমাবেন কারণ নবীজি বলেছেন ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে ফেলে শয়তান ওই লোকটাকে ঘুমের মধ্যে কোনো ওয়াসওয়াসা দিতে পারে না তাহলে আপনি আয়াতুল কুরসি পরে ঘুমায় গেলে ফজরের নামাজের সময় আপনাকে নামাজ না পড়ানোর জন্য শয়তান কি ওয়াসওয়াসা দেওয়ার আর সুযোগ আছে নাকি বলেন কারণ শয়তান তো চলেই গেল চার নাম্বার আমল আয়াতুল কুরসি পড়বেন পাঁচ নাম্বার আমল কিছুক্ষণ নবীজির উপর দূরত পড়বেন এরপরে সাইয়দুল ইস্তেকবার পড়বেন কারণ সাইয়দুল ইস্তেকবার এটা হলো এমন দামি আমল নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সাইয়দুল ইস্তেকবার পরে তারপরে ঘুমায়া যায় ঘুমের মধ্যে মৌত হলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে খুব সংক্ষিপ্ত আল্লাহ আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাক্তানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت পাঁচ নম্বর আমল হলো সৈয়দুল ইস্তেগফার ছয় নম্বর আমল হলো নবীজির তরিকায় ঘুমাবেন শয়তানি তরিকায় ঘুমাবেন না নবীজি কোন কাতে ঘুমাতেন আরো জোরে ডান কাতে ঘুমাবেন বাম কাতে কিংবা উপর হয়ে ঘুমাবেন না ডান কাতে শয়ন করবেন সাত এবং সর্বশেষ আমল হলো ঘুমানোর সময় একটা দোয়া আছে দোয়া শিখিয়েছেন ঘুমানোর সময় দোয়া করো আল্লাহ বিস্মিকা আমুতু ওয়া আহিয়া এই সাতটা আমল করে আল্লাহর যে বান্দারা ঘুমাবে ঘুমের মধ্যে মৌত হলেও জান্নাত পাবে আর প্রত্যেক রাতে এই সাতটা আমল করে যারা ঘুমাবে মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন তাদের ফজরের নামাজ কাজা হবে না আমি চ্যালেঞ্জ করলাম এই সাতটা আমল করে কেউ যদি ঘুমায় ফোনের মধ্যে এলার্ম দেওয়া লাগবে না রাত চারটায় ঘুমালেও পাঁচটায় আজান হলেও সে উঠে যাবে কেন উঠে যাবে সাতটা আমল যে করছে শয়তান তো ধারে কাছে আবার শুধু কি আর পাবে না আল্লাহ আকবার বলেন এই সাতটা আমল করতে পারবেন তো কাদের মুখস্থ হয়ে গেল দেখি এক নাম্বার কি করবেন অজু এক নাম্বার অজু করবেন দুই নাম্বার একটা সুরা নবীজি পড়তেন কোন সুরা সুরা মল তিন নাম্বার তিনটা কুল চার নাম্বার আয়াতুল কুরসি পাঁচ নাম্বার সাইয়েদুল ইস্তেকভার ছয় নাম্বার কুনকাতে ডান কাতে সাত নাম্বার দোয়া এই সাতটা আমল করে ঘুমাবেন এই যে রমজান মাসের চব্বিশ ঘন্টার আমল বললাম এই আমলগুলো যদি বলেন তো এটা কি খুব কষ্টকর রুটিন এটা তো একদম ইজি রুটিন কঠিন রুটিন হলো প্রতিদিন পাঁচ পাড়া ছয় পাড়া পড়া প্রতিদিন কিতাবের সাথে লেগে থাকা এগুলো কঠিন রুটিন আমি আজকে যে রুটিনটা দিই যেটা আমজনতার উদ্দেশ্যে অর্থাৎ যাতে সবার জন্য সহজ হয় এই যে আজকে রমাদানের চব্বিশ ঘন্টা কিভাবে কাটাবেন আজকে আলোচনা করলাম রমাদানের চব্বিশ ঘন্টা আপনি কিভাবে কাটাবেন একেবারে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত চব্বিশ ঘন্টার একটা রুটিন বলে দিলাম আমি আমার নিজের মতো করে বলি নাই কোরআন সুন্নার ভিত্তিতে বলেছি খুব সহজ একটা রুটিন দিয়েছি এই রুটিনের ভিত্তিতে আসুন এবারে রমজানটা কাটাই আগামী শুক্রবার আগামী জুমার দিন পড়বে রমজানের প্রথম জুমা ইনশাআল্লাহ আসুন এই রুটিনের আলোকে আমরা আমাদের রুটিন ওয়ার্ক করি যারা ফেসবুক ইউজ করেন আমি আমার ফেসবুক পেজের মধ্যে আজকের এই যে চব্বিশ ঘন্টার রুটিনটা ছকাকারে সেখানে দিয়ে দিব একদম সুন্দর করে পুস্টারিং করে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আসলে সময় পাই না মানে আজকে ছাপাইয়া নিয়ে আসতাম আপনাদের হাতে হাতে একেবারে দিয়ে দিতাম যারা এ প্লাস পায় দেখবেন এরা বাড়িতে রুটিন করে পড়াশোনা করে এরকম একটা রুটিন আপনারা তো যেহেতু আমি আনতে পারলাম না ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে এরপরে আপনারা প্রিন্ট করে নেবেন এই যে চব্বিশ ঘন্টা রুটিন যারা ওই কালো পাঞ্জাবি ভাইয়ের মতো কনসেন্ট্রেশন দিয়ে শুনছেন তারা বুঝছেন যে কি সুন্দর রুটিন দিছি এরকম ওই কালো পাঞ্জাবি ভাইয়ের মতো কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনবেন বিভিন্ন জায়গায় মা ফেলে যায় এমন বহু শ্রোতা পায় যারা আগাগুড়া মুখস্থ করে ফেলে ওই দিন এক ছেলে আলোচনায় পয়েন্ট বলছি বিশটা আমি অবাক হয়ে গেছি তার মেমোরাইজিং ক্যাপাসিটি দেখে আমি আলোচনা শেষে বললাম কে বিশটা পয়েন্ট বলতে পারবে হে দাঁড়ায়া এক দুই শাসের সবগুলা বইলা ফেলছি তা এরকম শুনবেন ঘুমায় ঘুমায় শুনবেন না আসুন চব্বিশ ঘন্টা রমজানকে সুন্দর করে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন